বাধা সময়েরই ঝরা পাতা দিয়ে যায় শুধু ব্যথা যাওয়া থাকা অভিমানে বৃষ্টি Montana. কত চাই ভুলে যেতে মন চায় ব্যথা পেতে তাই বুঝি প্রেম তাকে বলে না নিভে যাওয়া যাওয়া